সম্মানিত বন্ধুরা আমার কাছে একটি সিআরটি টিভি এসেছে এখন তো আমি এই সিআরটি টিভি দিয়ে আপনার নাম দেখাচ্ছি সিআরটি টিভি হচ্ছে এলজি লেখা আমি টিভিটি খুলে রেখেছি এবং এটার ভিতরে অনেক ফায়ার করে কারণ এটা একটা গুরুতর সমস্যাই বলতে গেলে কারণ আমি নিজেও ভয় পেয়ে গেছি তো আমি এই কারণে আগে এটা খুলে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে নাহলে হয়তো আপনারা কিছু দেখতে পারবেন না যার কারণে তো বন্ধুরা আমি এখন এই প্লাগটি ইন করে নিতেছি আর দেখতেই পারতেছেন একটা বিকট ধরনের শব্দ হইতে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো আগুন ধরে যায় টিভির ভিতরে তো আমি এই সমস্যাটা সমাধান করব আপনারা আমার সাথেই অবশ্য থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইক করবেন ভালো মন্দ উভয়টি আপনারা বন্ধুরা কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায় এবং আপনাদের মাঝে ভিডিও দেওয়ারও উৎসাহ বেড়ে যাবে আমি একটু পরিষ্কার করে নিই ততক্ষণ একটু স্কিপ করে নিই তো বন্ধুরা আমি খুঁজতে খুঁজতে এটার মূল রহস্যটা বের করলাম এটা হলো ফ্লাইব্যাগটি একেবারেই উইক হয়ে গিয়েছে তো আমি ফ্লাইব্যাগটি এখন খুলে নিতেছি এবং ফ্লাইব্যাগটি খুলে নতুন আরেকটি ফ্লাইব্যাগ লাগিয়ে দিলেই সমস্যাটি সমাধান হতে পারে তো আমি এখন সোল্ডারিং খুলে নিয়েছি আপনার এখন ফ্লাইব্যাগটি খুলে নিলাম এবং ফ্লাইব্যাগটি খুলে কাস্টমারের হাতে দিয়ে দেবো তারপর কাস্টমার যা খুশি তাই করবে যেহেতু আমি যে কাজগুলি করি কাস্টমার আমার সাথেই থাকে অধিকাংশ সময় আমি বন্ধুরা সমস্ত তবে টিভিটির অনেকটাই বয়স হয়েছে টিভিটির মধ্যে প্রচুর পরিমাণ ভুলবালি দিয়ে রয়েছে কারণ এটা পরিষ্কার করতেও অনেকটা সময়ের প্রয়োজন তাই আমি আপনাদেরকে এগুলি দেখালাম না Thank you. শুধুমাত্র হ্যাঁ? বা কামে লাগুক বা না লাগুক আপনার যা নিয়ে যাবেন আমার কোনো সমস্যা আছে কারণ যেহেতু চোখের সামনে আমি কাজ করে দিতেছি যাতে করে বলতে না পারে কারণ এলাকাটা চলে বুঝবে মানে কারণ বিশ্বাস এগুলো অন্ধবিশ্বাসে চলে না এগুলো হলো বাস্তবতার সাথে মিলে রেখেই কাজ করতে হয় রাস্তা কমে হ্যাঁ? রাস্তাকে এটা দিতাছি পরে সব মুইটা দেবো কোনো সমস্যা নাই তো বন্ধুরা যেহেতু প্রচুর পরিমাণ ভোগালি তো আমি একটু পাশাপাশি যার করে নিই গ্রাম অঞ্চলের মানুষ তো প্রতি বছরটা বিশেষরা কিন্তু ধরে দিতে ব্যবহার করে দুলবালিতে ঘুরে একেবারে সমস্যা তবে পরিষ্কার বন্ধুরা কারেন্ট চলে গিয়েছে তো কারেন্ট আসলে আবার আমাদের কাজটি দেখাতে হবে তো তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইটটি আমরা লাগিয়ে নেব তারপরও যদি দেখি অন্য কোনো প্রবলেম পাই সেটা সব করে দেব তো বন্ধুরা একটু অপেক্ষা করুন তো বন্ধুরা আসলে এই ফ্লাইব্যাগটি পুরে শর্ট হয়ে তো পুরো ডিটেলস যেই আউটপুট যেই ফ্লাইমিং কয়েল রয়েছে সেই কয়েলের কয়েলের ফ্লাইব্যাক আউটপুট ভোল্টেজ আর গ্রাউন্ড শর্ট হয়ে গিয়েছে তো এটা শুধুমাত্র হয় ফ্লাইব্যাক যখন ড্যামেজ হয়ে যায় ঠিক তখন হয় তো আমি ফ্লাইব্যাকটি অবশ্য খুলে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি এখন আমি নতুন একটি ফ্লাইব্যাক স্থাপন করব এখানে তো আমি একটি নতুন প্লাইব্যাগ লাগিয়ে নিতেছি এবং আপনারা অবশ্য দেখতে পারতেছেন বন্ধুরা তো আমি একটা কথা বলতে চাই যে আমার কথার কারণে কত যারা আমার ফলোয়ার আসছেন বন্ধুরা বা আচরণের কারণে যদি মনে কষ্ট নিয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার যে ভিডিওগুলি আমি আপনাদের কাছে প্লেন করি সম্পূর্ণই সাথে সাথেই আমি যখন কাজ করি আমার ব্যবসা প্রতিষ্ঠানে সেই ভিডিওগুলি আমি আপনাদের মাঝে পেশ করে থাকি তো আমি এখন ফ্লাই ব্যাগটি সোল্ডারিং করে নিতেছি এখন ফ্লাই ব্যাগ বেস কেবলটি সোল্ডারিং করে নিলাম এখন এই কেবলটি আমার লাগানো কমপ্লিট তো এখন ফ্লাইব্যাক পিনগুলি আমি শোল্ডারিং করে নিতেছি তো আমি অলরেডি সব সোল্ডারিং করে নিলাম তো যেই জায়গাটি শর্ট হয়ে পুড়ে গিয়েছে এবং সেগুলি আমি সোল্ডারিং করে দিচ্ছি যাতে করে কোনো প্রকার কানেকশন যাতে মিস্টেক না হয় সেই কারণে আমি ভিজা গাড়ি শর্টওয়ে হয়ে পুড়ে গিয়েছে সেগুলি ভালোভাবে সোল্ডারিং করে বন্ধুরা দিচ্ছি তো একটু ওয়াশ করে নেব আমি দুটি জিনিস আরও চেঞ্জ করে দিতেছি সেই দুটি জিনিস হচ্ছে বিয়ার এবং বিয়ারটি চেঞ্জ করে দিলেই হয় আমি বিয়ারটি একটু খুঁজে নেই তারপর আমি আপনাদেরকে আবার তো বন্ধুরা আমি এটার সমস্ত সমস্যার সমাধান করেছি এখন এটা সম্পূর্ণ আবার নতুনের মতন চলতে থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভোল্টেজগুলি নিয়ন্ত্রণ করা হয়েছে এখন আমি এটাকে ফিটিং করে নেব এবং দেখতেছি আর কোনো আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন এখন সম্পূর্ণ ওকে আছে টিপিটি আমরা কাস্টমারকে এখন ডেলিভারি দিয়ে দেবো ফিটিং করার পরে আমরা এখন এটাকে ফিটিং করে নেব এই ফোন দেন যেতে না হ্যাঁ, হ্যাঁ? গাড়ি গাড়ি আনতে ফোন বলি নাই নাকি না হাজিরা বলে বলতে গেলে এটার একটা এমন একটা রোগ হয়েছিল তুমি মাথাটাই নষ্ট করে লাগছিস লাইবেক সিস কইরা ঠুসঠাস ঠুসঠাস আগুস দূরে যাওয়ার প্রসেস হয়ে গেছে ready la que Então, aí I, I ate both of them. This সবাইকে জানা স্বাগত এটা করে সবাই এখন এটা প্রথম কালার দিলে জনগণ ধরে নিয়েছে তবে কি যে কোনো খাতে ঘুষের মতো অন্যায় দাবি এখন ছোট হয়ে উঠছে দুর্নীতির প্রতিরোধে সরকারের নানাবিধ ব্যবস্থা রয়েছে চেক আমরা এটা কি রয়েছে নাকি চেক না না চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার কি কোম্পানি তারপরে চব্বিশ ঘন্টা দেওয়া যায় ঠিক